চীনের প্রেসিডেন্টের সবচেয়ে কার্যকর অস্ত্র হয়ে উঠেছে চীন ইতিহাসবিদরা রুশ আক্রমণের বিরুদ্ধে কথা বলেছে ইউক্রেনের নাবি রাশিয়ান ইয়র ডুবানোর চেষ্টা করেছিল অবরুদ্ধ কিয়েভ থেকে ফোন কলের একটি স্ট্রিংয়ে ইউক্রেনের রাষ্ট্রপতি ইউরোপীয় জনমত কিভাবে তার জনগণের সাহসিকতার প্রতি সাড়া দিচ্ছে তা অনুধাবন করে জেলেনস্কি পশ্চিমা নেতাদের কাছে ক্রমাগত ফোনে রয়েছেন তার টুইটার তার টুইটার ফিড ব্যবহার করে তার মিত্রদের কজল উৎসাহিত তিরস্কার এবং প্রশংসা করেছেন প্রক্রিয়ায় এক সপ্তাহ আগে অকল্পনীয় হিসেবে বিবেচিত নিষেধাজ্ঞাগুলি একটি নৈতিক ভিত্তিরেখা হয়ে উঠেছে যে গতিতে পশ্চিমারা নতুন নিষেধাজ্ঞার সাথে সম্মত হয়েছে তাতে আইনজীবী কর্মকর্তা এবং ব্যাংকারদেরও বাতাসের জন্য হাফ ছেড়েছে কর্মকর্তারা স্বীকার করেছেন কারণ তারা শিরোনামকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর চাপের মধ্যে কাজ করেন একজন নেতার কার্যালয় থেকে বলেছেন আমরা তাকে ভয় পাই তিনি শেষ পর্যন্ত ইউক্রেনকে বাঁচাতে বা রাশিয়াকে পরিবর্তন করতে পারবেন না তবে তিনি uh, ইউরোপকে পরিবর্তন করছে শনিবারের কূটনীতি জেলেনস্কি বলেছিলেন যে তিনি ইমানুয়েল ম্যাক্রনের সাথে একটি ফোন কলের মাধ্যমে কূটনৈতিক ফ্রন্টলাইনে আরেকটি দিন ব্যয় করেছেন ইউরোপীয় কমিশনের রাষ্ট্রপতির সাথে কলের সাথে দিনটি এগিয়ে যাওয়ার সাথে সাথে তিনি অন্য যাদের সাথে কথা বলেন তার চিত্রসহ এখন তুলে ধরব ইমানুয়েল জ মিশেল ফ্রেডারিক ম্যাক্রো একজন ফরাসি রাজনীতিবিদ যিনি চোদ্দ মে দু সাল থেকে ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উর্সুলা ভন্ডের লেন ইউরোপীয় কমিশনের সভাপতি ইউরোপীয় কমিশনের প্রধান ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা কমিশনের সভাপতি কমিশনারদের একটি মন্ত্রিসভার নেতৃত্ব দেন যা কলেজ হিসেবে উল্লেখ করা হয় সম্মিলিতভাবে ইউরোপীয় পার্লামেন্টের কাছে দায়বদ্ধ মেরিও দ্রাঘি ও এম আর আই ইতালীয় জন্ম তিন সেপ্টেম্বর উনিশশো একজন ইতালীয় অর্থনীতিবিদ ব্যাংকার একজন একাডেমিক এবং সিভিল সার্ভেন্ট যিনি ১৩ ফেব্রুয়ারি দুই সাল থেকে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ইসিবি e প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ষাট বছর বয়সে ইগনাজিও ক্যাসিস সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট হয়েছেন তিনি সুইস মিলিশিয়া সিস্টেমের একটি সাধারণ পণ্য যা এখন তাকে এই সম্মানসূচক পদে উন্নীত করছে দু সালে দলীয় রাজনীতির মাধ্যমে দ্রুত আরোহণের পর তিনি সুইস জাতীয় সরকারে প্রবেশ করেন নরেন্দ্র দামোদর দাস মোদী হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি দুই সাল থেকে ভারতের চোদ্দতম এবং বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মোদী দুই থেকে দু সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং বারাণসীর সংসদ সদস্য তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং রাষ্ট্রীয় দলের সদস্য রিসেপ তায়েব এরদোগান জন্ম ২৬ ফেব্রুয়ারি উনিশশো একজন তুর্কি রাজনীতিবিদ যিনি দু সাল থেকে তুরস্কের বারোতম ও বর্তমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে তিনি দু থেকে দু সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন Ilham Heydar Oglu Aliyev Azerbaijani জন্ম চব্বিশ ডিসেম্বর উনিশশো একষট্টি আজারবাইজানের চতুর্থ বর্তমান রাষ্ট্রপতি যিনি একত্রিশ অক্টোবর দুই সাল থেকে দায়িত্ব পালন করছেন মার্ক রুট এসি একজন ডাস রাজনীতিবিদ যিনি দু সাল থেকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী এবং দু সাল থেকে People's Party for Freedom and ডেমোক্রেসির ডিবিডি নেতা হিসেবে দায়িত্ব পালন করছে এই পর্তুগিজ নামে প্রথম বা মাতৃত্বকালীন পরিবারের নাম ডি অলিভেইরা এবং দ্বিতীয় বা পৈতৃক পরিবারের নাম গুতেরেস দু সালে গুতেরেস জাতিসংঘের মহাসচিব জন্ম চোদ্দ জুন উনিশশো একজন জার্মান রাজনীতিবিদ যিনি আট ডিসেম্বর দু সাল থেকে জার্মানির চ্যান্সেলার হিসেবে দায়িত্ব পালন করছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এসপিডি একজন সদস্য তিনি এর আগে অ্যাঞ্জেলা মার্কেলের অধীনে ভাইস চ্যান্সেলার এবং দুই থেকে দুই সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন পোপ যিনি সর্বোচ্চ pontiff Roman pontiff Romanus pontifex বা সার্বভৌম পন্টিফ নামেও পরিচিত তিনি রোমের বিশপ বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চের প্রধান এবং রাষ্ট্রের প্রধান পেটার ফিয়ালা একজন চেক রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিজ্ঞানী যিনি নভেম্বর দু সাল থেকে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এবং দু সাল থেকে সিভিক ডেমোক্রেটিক পার্টির ওডিএস নেতা এর আগে তিনি দু থেকে দু সাল পর্যন্ত শিক্ষা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন আন্দ্রেস সেবাস্তিয়ান দুদা জন্ম ষোলো মে উনিশশো একজন পুলিশ আইনজীবী এবং রাজনীতিবিদ যিনি দুই সাল থেকে পোল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে তিনি দু এগারো থেকে দু সাল পর্যন্ত সেজম এবং দু থেকে দু সাল পর্যন্ত ইউরোপীয় সংসদে নির্বাচিত হয়েছিলেন Alexander Boris de Pfeffel Johnson একজন ব্রিটিশ রাজনীতিবিদ এবং লেখক যিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং দু সাল থেকে কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পররাষ্ট্র কমনওয়েলথ বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী এবং দুই থেকে দুই সাল পর্যন্ত লন্ডনের মেয়র ছিলেন আগের দিন কলের সংখ্যা অনুরূপ ছিল সমস্ত অস্ত্র এবং কঠোর নিষেধাজ্ঞার অনুরোধের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল জেলেনস্কি কিভাবে এই কলগুলি করতে পেরেছিলেন হোম ফ্রন্টে সমাবেশ করেছিলেন তার সেনাবাহিনীকে নির্দেশ করেছিলেন এবং ঘুমানো কঠিন ছিল যিনি তাকে কর্মে শুনেছেন বা দেখেছেন তিনি বলেছেন তিনি খুব সরাসরি খুব আবেগী এবং খুব ব্যবহারী কিন্তু কলগুলি জেলেনস্কির জন্য সুবর্ণ পুরস্কার তৈরি করেছে এবং জোয়ার ঘুরিয়ে দিতে সাহায্য করেছে বেশিরভাগ যুদ্ধে সামাজিক পরিবর্তনের গতি ত্বরান্বিত হয় কিন্তু এক সপ্তাহের ব্যবধানে জার্মানিকে দেখতে একশো আশি ডিগ্রি বাঘ নেয় এবং ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করে প্রতিরক্ষা ব্যয় জিডিপির টু পার্সেন্টে উন্নীত করার প্রতিশ্রুতি দেয় এবং রাশিয়াকে বাদ দিতে সম্মত হয় সুইফট থেকে শুধুমাত্র অসাধারণ নীতি পরিবর্তনের একটি সেট নয় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর মানসিকতার একটি জলাধার চিহ্নিত করে একইভাবে ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি সপ্তাহের শুরুতেই ইতালিকে রাশিয়ান গ্যাস থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন বুঝতে পেরেছিলেন যে কঠোর তাৎক্ষণিক পদক্ষেপের পূর্ববর্তী রাজনৈতিক বিরোধিতা বাষ্প হয়ে গেছে তার কার্যালয়ে রিপোর্ট প্রত্যাখ্যান করেছে যে তিনি রাশিয়াকে সুইফট থেকে বিচ্ছিন্ন করার বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে বলেছেন যে গত সপ্তাহে জি সেভেন নেতাদের বৈঠকে বিষয়টি গুরুত্বের সাথে চাপানো হয়নি তবে তারা স্বীকার করেছে যে জেলনেস্কি তার দক্ষতার মাধ্যমে এবং রাশিয়া তার অহংকার দ্বারা যুক্তরাজ্য কানাডা এবং ফ্রান্সের মতো দেশগুলির কাছে এই উদ্যোগটি হস্তান্তর করেছে যাতে অন্যদের মেনে নেওয়া যায় যে রাশিয়াকে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বিচ্ছিন্ন করা যেতে পারে শনিবার রাতে রাশিয়ান ব্যাংকগুলির পরিচয় কাটার সম্ভাবনা এখনো নিষ্পত্তি করা হচ্ছে তবে শক্তি লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ গ্যাস ব্যাংককে বাদ দেওয়া হতে পারে তবে সম্ভবত সবচেয়ে বিধ্বংসী পরিমাপ বিবেচনা করা হচ্ছে করা হচ্ছে তা সরাসরি জেলানস্কির নিরলস লবিং থেকে আসেনি কিছু ইউরোপীয় নেতারা বিশ্বাস করেন যে এটি রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংক একক সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠানের সম্পদের সম্পূর্ণ অপ্রত্যাশিত হিমায়িত হবে যা পুতিনের অর্থনীতির উন্মোচনকে প্রমাণ করবে একজন ইউরোপীয় কর্মকর্তা বলেছেন এটি আমাদের পিছনের পকেটে রাখা হয়েছিল তবে এর অর্থ হলো সোমবার রুবেলের উপর একটি রান যা তারা থাকবে না অন্য একজন কর্মকর্তা স্বীকার করেছেন যে ইউক্রেনের সেনাবাহিনীর বিশাল উচ্চতর রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হওয়ার দীর্ঘমেয়াদী সম্ভাবনা সীমিত প্রকৃত লক্ষ্য হল পুতিনের জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে মূল্য এতটাই পঙ্গু করে দেওয়া যে তিনি বুঝতে বাধ্য হন যে তিনি তার শর্তে জিততে পারবেন না ভ্লাদিমির জেলানস্কি পশ্চিমকে রাশিয়ার বিরুদ্ধে এক সপ্তাহ আগে অকল্পনীয় নিষেধাজ্ঞার সেটে সম্মত হতে রাজি করা